পৃথিবী আমার আসল ঠিকানা নয় বরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা বিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে জীবনের রন্ধন সাতরণ মিছে দুদিনের পরিচয় পৃথিবী আসল ঠিকানা নয় মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব মিছে এই কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়